ওর প্রশংসা তুমি শুনেছো আমার সাথে কি জানো কি ছাগলটা চুরি করে নিলাম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, সেই oh, এমন ও ভাই হয়েছে ভাই ভাই হয়ে দিচ্ছি না তাই তো দেখছি বেড়া সালাই মজা দেখাচ্ছি শালা বল দোকানে এসে পড়ি গেলা হ্যাঁ একটা পাতি এই শালা হার গিফট আবার চলে আইছে শুনতে পাসনি নাকি একটা পাতি বাদে দে রে জীবনে তো কোনোদিন শুনিনি পাতি বাদে চা হয় এই কাছে সব হয় খোকা আমি কি করি রে স্যান্ডেলি নাই বগলে নি আর একটু হিসাব করি খাই তোদের মতো তো চুরি করি খাইনি এই কিপটি কি বললে রে শালা আমার চোর বলিস মারবো নাকি আই ঠকাই তুই আমার শালা বলতি কেন তোর বাপ আমার ভাই ভাই বাপের ভাই আমার শালা যা তোদের মতো চোরের কাছে আর ভয় শুধুই না শালা কিপটি এই বলবেন লিগার বাদে চা দিবি না চলে যাবো চাচা লিগার বাদে চা খাবেন আমি একটা দিচ্ছি খারাপ নেই বাবু তুমি দিবা তোমার কত টাকা হয়েছে চা বিলি বেড়াছো ঘাস আছে এমনি দিচ্ছে আপনি লিগার বাদে চা খেতে চাচ্ছেন তো এই জন্য আরে বাবু তুমি যখন এত করি দিতে চাচ্ছ তো দাও বলো এই বলবেন এক কাপ চা দিস তো অনেকদিন বাদে পাতি চা খালাম বাপ বেঁচে থাক বাপ এই নেন ভাই চা অনেকদিন চুরি দাঁড়িও করা হয়নি তাও ঠিক মতো খাওয়া হয় না কি করবা কি আর কদিন বসে থাকবা কি আর করা যাবে হবে তো বলা হয়নি হবে আর দেরি করা যাবে না খেয়ে চলে যাওয়া বাপ তুই বেঁচে থাক আমার বেড়ায় কলে ছাগলে খেয়ে হ্যাঁ বাপ আচ্ছা। খেলার কিপতে এক কাপ চা কিনে খাতে পারে না পাতি বাদে চা চাচ্ছে গলান কিপটি বেরোলে চলো তাহলে দেরি করা যাবে না আমার তোর ছিল সব চিন্তাই হয়ে যেত ভালো দেখাছি হ্যাঁ? কি করবো কি ছাগল কি হ্যাঁ? ছাগল এদিন আমার থেকে চারটি তেলা কুচো বলতে পারিনি একটা ছাগল ধরিলাম বাড়ি কুচো করে ছেড়ে দিছি তোর মাঝে দেখাছি আমার ছাগলের ঠ্যাং রে তোর খালু পেয়াদপ্রে আমি জানতাম তোরা কিছু না একটা করবি তোরা কি করতে লাগলি রে ছাড়বে না না না ছাড়বে না না না করিস মাল গেছে হ্যাঁ, হ্যাঁ। মাল পাই গেছি মাল চোররা সব নিয়ে গেলি আমার গাছ তো লাগি ভাগ করে গেছো কি আছে ভাই মাল সব মাল কিপটি মানুষ বোধ না কি থাকতে পারে সব মাল বের করে বের করে করে ক করিছে শালার বহুত দেখিছে দেখিছি জীবনে এই গলারে সব ঢেলা তো সব তো ঢেলা কীর্তি তো আরাম তো দেখিনি ঢেলা ঘরে এত কষ্ট করে চুরি করাই বেকার চুরি করাই ছেড়ে দিতে মনে হচ্ছে কোনো ঢেলা চুরি করতে হয়েছি আর সমুদ্রের কিপটে রে গলান কিপটের মতো কিপটে আমি আমার জন্মে দেখিনি শালা আমার কাছে চুরি করবা শালা আমার বউ কোনো ঢালা তৈরি করে দিল যে বাইরে সব কিপটি হয় আমার কিপটি হয় শালা রাসর এই গলান কিপটির কাছে তোমরা চুরি করবা শালারা কোনো ঢালা নিয়ে মারো শালা